আর দেখা যায় এই সমাজের মধ্যে কিছু হারাম কর জীবন বইরা কলমটা হারামের পথে লাগায়া মানুষের সুদ খাইছে ঘুষ খাইছে তার শরীরটাও হারাম বানাইছে জবানটাও হারাম বানাইছে আজ দেখা যায় তার ঘুষের টাকা খাইছে হারাম জবানটাও হারাম এই জবান দিয়া জবান হারাম হওয়ার কারণে মানুষের খাইতে খাইতে এই দেহটাকে এমন হারাম বানাইছে জবানটাকে এমন হারাম বানাইছে এই জবান দিয়া ওলামাই কেরামদেরকে গালি দিতে কোনো দ্বিধা বোধ করে না কথা বলেন ঠিক কিনা আরে বলেন ঠিক কিনা দেখা যায় বন্ধুরা আমার আপনারা যারা ফেসবুক ভিডিও দেখতেছেন তারা দেখবেন একজন এসপি তিনি তার জবাব দিয়া বলেন ওই এসপি সাহেব আমরা মনে আমার মনে হয় যে এসপি সাহেব জীবনে যত খানা খাইছে সব খানার মধ্যে মনে হয় বেদাল আছে কথা বলেন না ঠিক শুধু তাই না তার জন্মের মধ্যে বেদাল আছে ঠিক কিনা বলেন কারণ যদি জন্মের মধ্যে বেদাল না থাকতো তাহলে তার জবান দিয়া তিনি বলতে পারত না যে উলামায়ে কেরামদের গান কেন দিব ঠিক কিনা বলেন বলছে না শুনেন না নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই ওই এসপি হোক না যা বলে তা হোক এতে কোনো সন্দেহ নাই ওই হচ্ছে বিশ্ব সেরা হারাম করে কথা বলেন না ঠিক কিনা